আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অবিলম্বে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে সাহায্য করার জন্য জি টোয়েন্টি সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান সমগ্র অঞ্চল জুড়ে বিপর্যয়ের পাশাপাশি নিরাপত্তা সমস্যা তৈরি করছে তারা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর কাছে উগ্রবাদে দীক্ষিত করার এবং তাদের দলে টানার একটি সম্ভাব্য টার্গেট গোষ্ঠী হতে পারে ভারতের সভাপতিত্বে গতকাল জি টোয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এক অধিবেশনে ভাষণ দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সভাপতিত্ব করেন ভারতে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ সহ বিশেষভাবে আমন্ত্রিত নয়টি দেশ এবং তেরোটি আন্তর্জাতিক সংস্থা সহ চল্লিশটিরও বেশি প্রতিনিধি দল যোগ দেয় জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কক্সবাজার থেকে ভাষান্তরে নিতে বন্ধু রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চেয়ে দুটি প্রস্তাব দিয়েছে সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান বন্ধু রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে দেওয়া দুটো প্রস্তাবের প্রথম প্রস্তাব হল রোহিঙ্গাদের কক্সবাজার থেকে ভাষান্তরে নেওয়ার খরচ বহন করা আর দ্বিতীয় প্রস্তাবটি হল হল রোহিঙ্গাদের জন্য ভাষাঞ্চরে আরও নতুন অবকাঠামো নির্মাণ করা মুখ্য সচিব গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণের সঙ্গে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সার্বিক ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ক সভায় এ প্রস্তাব উত্থাপন করেন যেখানে রোহিঙ্গা প্রত্যাবর্তন মানবিক কার্যক্রম বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ভাষাঞ্চলে রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান এবং হাঁস মুরগি গরু ছাগল পালন সহ কৃষিকাজের সুযোগ ও অধিকতর ভালো পরিবেশ ও জীবনযাপনের সুযোগের কথা জানান মুখ্য সচিব কক্সবাজারে শুরু হচ্ছে গ্লোবাল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশের ষষ্ঠ আসর চলচ্চিত্র সংসদ সিনেমা বাংলাদেশের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসবটি এটি চলবে আগামী পাঁচ মার্চ পর্যন্ত লেট সিনেমা স্লোগানে এবারের উৎসবে অংশ নিচ্ছে বত্রিশটি দেশের তরুণ নির্মাতাদের চলচ্চিত্র আয়োজক কমিটির সদস্য সচিব রোকিয়া প্রাচী জানিয়েছেন আজ থেকে কক্সবাজারের লাবণী পয়েন্টের উন্মুক্ত সৈকতে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শো শুরু হবে জাতীয় ভোটার দিবস উপলক্ষে গতকাল দেশব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে এবছর পঞ্চমবারের মতো সারা দেশে দিবসটি পালিত হয় এবারের দিবসটির প্রতিপাদ্য ভোটার হব নিয়ম মেনে ভোট দেব যোগ্যজনে সারা দেশের মতো কক্সবাজারেও দিবসটি পালিত হয়েছে টেকনাফে এক বর্ণাঢ্য র্যালি বের হয় পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম উখিয়ায় নানান কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি সালে আহমেদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আয়ুব আলী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদি হাসান রামুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে গতকাল শেষ হয়েছে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান এতে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্ট বিশ্বজিৎ দাস বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় আবহাওয়া এখন জানা দিচ্ছে বাঙ্কালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নয়টা দশ মিনিটে চলবে দুপুর দুইটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত